দেখতে সাজের চলে এলো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সাদিয়ার সন্ধান পাইলাম তুই তুই বিয়ে করতে চাস কি মেয়েটা যদি ভিডিওটা দেখে থাকেন বা মেয়ের কোনো ফ্যামিলি আত্মীয় স্বজন দেখে থাকেন বনস্তি থাকে আমি বলে দিই বনস্তি থাকে যদি দেখে থাকেন রাজি হয়ে যান ব্রেকআপ প্রতিদিনই হয় ব্রেকআপ প্রতিদিনই হয় পারমানেন্ট না মানে রাজি মানে ঠিক আছে মানে না রাজি ঠিক আছে সে ব্যাপারটা তো বড় হয়নি তুমি সাইডে আসো না সাইডে কেন তুমি ছোট ভাই সামনে তোরা ছোট বাপের সাথে my name Majed my name Majed English নিজের নামটা তো আকিকা দিছে না দেখা আকির কাই যা আজকে নতুন করে দিতেছি আকিকা আকিকা হ্যাঁ। আকিকাই দিতেছি আজকে নতুন করে হ্যাঁ, চুলের হাইলাইট গুলো বেশি হয়ে গেছে ঠিক হ্যাঁ, আছে আমার চুলের হাইলাইট গুলো এই যে এই যে এটার জন্যই ওর বাপ আমার আমাকে লাগে দেখছো <laughs> এই জন্য আমাকে মাথা লাগে তুই যদি ওর বাপ হস দেখ <coughs> ও দেখ ওর দেখ ওর লুকটা দেখ হ্যাঁ ও তোর থাপড় দেখ হ্যাঁ তুই ডাইরেক্ট ছাদেতে পড়বি যে ইউ নো আমি রিলেশনে আছি that's why I have no হাত খরচা বাসার থেকে হাত খরচা দেয় হাত খরচা দিলেও সেটা আমার খরচ করে ফেলি আচ্ছা আমার ছেলেকে আমি কোনো টাকা দিতে পারি না দ্যাটস আমার ছেলে চুল কাটতে পারে না দ্যাট রিজন দ্যাট তুই কিন্তু কানাডা ইংলিশ শিখা কি শিখা শেষ শেষ শেষ শেষ ছোটখাটো ক্লাস আমি এখন আর করি না শেষ এখন বড় কিছু করার চিন্তা তাহলে তুই বল ওদের কিছু বল ওদের কি বলবো কি বলবো মানে আইএলটিএস এর কিছু বল আইএলটিএস আমি কিছু পাল্টা জবাব দিচ্ছি হ্যাঁ। আমার সাদিয়া হ্যাঁ। শেষ সাদিয়া বলতে পারবো হচ্ছে আমার কোমর শেষ এইসব আমার শেষ হয় নাই যদি হইতো তাহলে বলতাম তাহলে দিয়ে এটা কলপ দেবো না এটা পাকা না এটা হাই গোবর হ্যাঁ। দে মাথায় গোবর দিব হ্যাঁ, ঠিক আছে কেন গোবর দিব বুঝতে পারছি হ্যাঁ, কি বুঝতে ঝগড়া শেষ করবি না আয় তুই এদিকে আয় তুই এদিকে মিচল আয় বাচ্চা এদিকে আয় না এর সাথে মিচল আমি ওরা বাচ্চা না ওরকে গান আর তুই আনফ্রেন্ড করছিস তুই এদিকে আবার ফলো ব্যাক পাঠাইস এদিকে আয় মিচল আয় এখন বাপ যেই হোক থাকে হ্যাঁ। ঠিক আছে উকিল বাপ তুমি আমি আচ্ছা। না আচ্ছা। খুশকি উড়ে আমি কিভাবে ওর সাথে মিলবো কই যেমন খুশকি উড়ে পকেট থেকে টাকা উড়ে চুল কাটবো না কাটবো হ্যাঁ? না আমি তোকে টাকা না দিলে তুই কাটতে পারবি আমরি মর্জি আমি মর্জি আমি দিলে বুঝি না আমি হ্যাঁ আমি সবসময় ভালো থাকি আমার ছেলে যারা ভিডিও লাস্ট হয়ে গেছে ভালো ভালো <laughs> মানে- আমার একটু কথা কইতে দিতে বড়া ওরা দুটো একসাথে হইলে কথা আচ্ছা, আচ্ছা, হইলো যে যে মানে তুমি যে বারবার বললাম রিলেশনে আছি কথা কইতে এই তুমি আমি যে রিলেশনে আছি হ্যান ত্যান তুমি এইসব কথা কেন এইসব গুজব কেন তোর ইংলিশ বাপে আমার কইছে আমার বাপে না আমার ছেলে হইছে অনেক হইছে অনেক ভাই তুমি আমার কো আমার বাপ তো অনেক অনেক অনেক না মানলাম হে আমার বাপ মাইনা নিছে মাইনা নিছে এরপর আর কোনো কথা থাকে একবার সাদের সাথে একবার বনসির সাথে এদি পরকিয়া করতেছে না এটা কোন কথা হ্যাঁ, <laughs> পরকিয়া কেন করব পরকিয়া কেন করব আজও আজও পরকিয়া সাদের আজ পর্যন্ত সামনে ঢাকার বাইরে একটা ব্লগ আছে ঠিক আছে হ্যাঁ তোরা যদি মিউচুয়াল করে যেতে পারো তাহলে যাবি আর নাহলে যাবি না তখন তুই বাঁচবি ডু আর ডাই বুঝস নাই হয় তুই বাঁচবি নয় তুই ব্লগে যাবি নয় আমি আমি বহুত দিন পড়াইছি বুঝছিস তাই মেশিন মেশিন সব রেডি করে আইছি পকেটের ভিতরে যা আছে তুই রেডি দেখলে এই ছাদের তো লাভ দিবি তুই আর কি যাবি বুঝছিস তাই মারতাছ কে বাচ্চা বাচ্চা তো এই আমি করছি নরে বেশি এখানে কিছু বেশি thanks for watching this blog blog লাইসস না <laughs> <laughs> আল্লাহ হাফেজ